ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে কর্মী সমর্থকদের অংশগ্রহণে পূর্ণ হয়ে যায় নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুর পর্যন্ত রোববার ছাত্রদলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা মিছিল আসে ঢাকা বিভাগের আশপাশের জেলা থেকেও এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ কেন্দ্রীয় নেতারা নতুন বছরে গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতনই হবে মূল লক্ষ্য বলে জানান তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে ছাত্র নব্বইয়ের মতো এই ঢাকার রাজপথে দশ দফা দাবির বাস্তবায়ন বেগম খালেদা জিয়ার মুক্তি দলের মূল চ্যালেঞ্জ বলেও জানান নেতারা আমাদের নেত্রীকে মুক্ত করা সবাই রাজনীতিবিদদের মুক্ত করা সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্র ছাত্র দলের নেতাকর্মীরা